আমার আল্লাহ বলছেন মাঝে মাঝে দেখবেন কিছু উলি পোকা পাতনাওয়ালা উলি মাটির গর্ভ থেকে উঠে মাটির গর্ভ থেকে উলুটিয়া ঘর বাড়ি সব পড়ে যায় আর আগুনের মধ্যে পড়ে যেখানে বাতি বাতির মধ্যে লাফেয়া লাফেয়া পড়ে ঠিক কিনা দেখছেননি আপনারা ঠিক এইভাবে মানুষগুলি জাফায়া জাফায়া আগুনের মধ্যে পড়তেছে জাফায়া জাফায়া লাফায়া লাফায়া জাহান্নামি হইয়া যাইতেছে রে মানুষ চিন্তা করে না কি করে জীবনটা শেষ করলাম আমরা যা নিজেরা নিজে জাফায়া আগুনে পড়তেছি উপায় কি রে কিন্তু মানুষ এভাবে জাফায়া জাফায়া ন্যাক আমলের মধ্যে আসিয়া পড়ে না এই জন্য আল্লাহ নবী বলেন আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত বি জাহান্নাম বি আমলের দ্বারাই জান্নাত আমলের দ্বারাই জাহান্নাম আমল যদি ভালো হয় জান্নাত আর আমল যদি খারাপ হয় নসিবে আছে জাহান্নাম এবার আমি জানতে চাই আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই কোন জায়গায় আরো আসতে কোন কারা কারা জান্নাতে যাইতে রাজি একটু হাতটা তুলে দেখান নারায় থাকবি নারায় রিসালা আল্লাহ কবল করেন চিল্লে এখন আমি এইবার জান্নাতে যাবে কারা জান্নাতের মালিক কারা একটু শুনেন কি করলে জান্নাতে যাবেন কদা আফলাহাল মিনু আল্লাহ একবার ইমানদারেরা নাজাত পাইয়া গেছে ইমানদারেরা সারিয়ে গেছেন ইমানদারের বিপদ কেটে গেছে ইমানদারেরা জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেছে তোমার মার হওয়া কন কে বলছেন ইমানদারেরা জাহান নাম থেকে নাজাত পেয়ে গেছে এই কি কারণে নাজাত পেলেন কেন ইমানদারেরা জান্নাতে যাবেন কি কারণে জান্নাতি হবেন আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইমানদারেরা যখন নামাজ আদায় করে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে ইমানদারের নামাজের মধ্যে আছে ধৈর্য ইমানদারের নামাজে আছে আল্লাহর ভয় ইমানদারের নামাজের মধ্যে আছে একাগ্রতা এই একাগ্র চিত্তে নামাজ আদায়ের কারণে ইমানদারেরা ধৈর্যের সাথে নামাজ পড়ার কারণে ইমানদারেরা ভয় ভীতির সাথে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বলেছেন তারা নাজাদ পাইয়া গেছে শুধু নাজাদ পায় না রে তারা জান না তার মালিক হইয়া গেছে মুনাফেকেরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্যে মুনাফিকারা নামাজ পড়ে তাড়াহুড়া করে মুনাফিকারা নামাজ পড়ে এক জায়গায় মন আছে আর এক জায়গায় মুনাফিকারা মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না রে কিন্তু ইমানদারেরা যত বিপদ আপদ আসুক না কেন সব ত্যাগ করে হলেও ইমানদারেরা সঠিক সময়ে নামাজ আদায় করে যার কারণে আমার আল্লাহ বলছেন তারা জান্নাতের মালিক তারা কামিয়াব হয়ে গেছে তারা জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেছে